মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নেই কারণ মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে এইটা যে তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে যেটা যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয় তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের কি বলবো এক ধরনের মূর্খতা কারণ তুমি জ্ঞানী তুমি শিক্ষিত তুমি মৃত্যুকে কেন ভয় পাবে মৃত্যুকে আলিঙ্গন করো গ্রহণ করো বরণ করে নাও তাহলে দেখবে জীবন অনেক সুন্দর